আমি রেকর্ডিং স্টার্ট করে দিলাম আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ সেকেন্ড পার্ট করব কিওয়ার্ড রিসার্চ সেকেন্ড পার্ট গতদিন আমরা দেখছিলাম বিভিন্ন টুলসের মাধ্যমে কিওয়ার্ড এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে কিওয়ার্ড আমরা নিয়ে আসতে পারি আজকে আমরা দেখব কিওয়ার্ড জেনারেটর দিয়া হ্যাঁ ঠিক আছে আজকে আমরা দেখব কিওয়ার্ড জেনারেটর দিয়ে কিভাবে sorry key keyword planner sorry keyword planner দিয়ে কিভাবে আমরা কিওয়ার্ড খুঁজে বের করব কিওয়ার্ড পাবো এই এইটা আমরা আজকে দেখব মানে এর আগে আমি কিছু আলোচনা করি আপনাদের কাছে কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি বিষয়গুলো হচ্ছে আপনারা প্রথম নম্বর হচ্ছে আচ্ছা একটা মিনিট আমি নেটওয়ার্কে একটু চেঞ্জ করি আমাদের যে বিষয়টা হচ্ছে আমরা হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে হ্যালো আমার কথা শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে স্যার তো দেখেন ফ্রি টুলসের মাধ্যমে ফ্রি টুলসের মধ্যে কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে সবচেয়ে বেশি কিওয়ার্ড আমরা পেতে পারে সবচেয়ে সলিড সবচেয়ে বেশি কিওয়ার্ড আমরা পাই এবং কিওয়ার্ডটা কয়ে কী জন্য ব্যবহার করা হয় দেখেন কিওয়ার্ডটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এসিওর জন্য কিওয়ার্ড ইউজ করা হয় হ্যাঁ যারা এসিওর কাজ করে যারা সাধারণত এসিওর কাজ করে ওনারা এভাবে কিওয়ার্ড সার্চ করিয়া করে তারা কিওয়ার্ড সার্চ করে ব্যাকলিং সার্চ করে করে তারা কাজ করে এসিওটার মাধ্যমে গুগলে ওয়েবসাইট র্যাঙ্ক করার দুইটা ওয়ে আছে একটা ওয়ে হচ্ছে আপনার গুগলকে টাকা দিয়ে গুগলের মধ্যে ওয়েবসাইটকে র্যাঙ্ক করা এখন গুগলকে টাকা দিলে গুগল এক দুই ঘন্টা আপনি কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন সেই কিওয়ার্ডের মাধ্যমে তারা এক দুই ঘন্টার মধ্যে আপনি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে দিবে আবার কিছু হচ্ছে কি ফ্রিভাবে ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো ফ্রিভাবে ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো সেটাকে বলা হয় এসিও e ঠিক আছে এসিওর e মাধ্যমে ওয়েবসাইটকে র্যাঙ্ক করিয়ে দেওয়া যায় তো এসিও এসিওর e মাধ্যমে ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে হলে একটা কী করতে হয় জানেন ভালো করে কিওয়ার্ড রিসার্চ করতে হয় ব্যাকলিং রিসার্চ করতে হয় তারপরে সব কিছু সেট আপ করে দিলে ঠিকঠাক করে দিলে আপনার হয়তো এক সপ্তাহ পনেরো দিন অথবা এক মাস দুই মাস তিন মাস পরে গুগল আপনাকে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে দেবে তো আপনি যেভাবেই র্যাঙ্ক করান এখন এসিওর মাধ্যমে গুগলকে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করান আর এমনিতেই স্বাভাবিকভাবে আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করান টাকার বিনিময়ের ওয়েবসাইটকে র্যাঙ্ক করান যেভাবেই র্যাঙ্ক করান না কেন সেখানে কিওয়ার্ড ম্যান্ডাটরি কিওয়ার্ড যদি না দেন তাহলে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আসবে না এখন প্রশ্ন হচ্ছে আপনি একজন বায়ারের কাজ করবেন এক্সাম্পলস্বরূপ হ্যাঁ, আমরা কাজ করি তো সাধারণত নিজেদের কাজ করি না বাইরের কাজ করি তো একজন ভাইয়ের আমাকে কি করলো টাকা দিল আমাকে দিয়ে বলল আমাকে সে সার্ভিসের জন্য নিল এবং সে তার ডলার অ্যাড করে দিল গুগলের মধ্যে ডলার অ্যাড করে দিয়ে বললো আমি অ্যাডস ক্যাম্পেইনের কাজ করব গুগল সার্চ ক্যাম্পেইনের কাজ করব আপনি আমাকে গুগল সার্চের ক্যাম্পেইন রেডি করে দেন এখন কী জন্য সে বললো যে আমি যেমন মনে করেন ওয়ালটন কোম্পানি আমরা গতদিন তো ওয়ালটন টিভি নিয়ে কাজ করছিলাম বা ওয়ালটন ল্যাপটপ নিয়েই মনে করেন এখন ওয়ালটন কোম্পানি আপনাকে নিয়োগ দিল যে আপনি তার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইয়া দিবেন এবং ওয়েবসাইটটা থেকে তার সেলস জেনারেট করে দিবেন এখন আপনি কি করলেন ওয়ালটনের ল্যাপটপ কেনার জন্য সে বলল ওয়ালটনের ল্যাপটপ সেল করাইতে চায় ওয়েবসাইটের মাধ্যমে এবং আপনি কি করলেন কিওয়ার্ড না দিয়ে এমনিতেই দিয়ে দিলেন একটা ক্যাম্পেইন রেডি করে একটা দুইটা আপনার ইচ্ছা মতো যে কোনো দুইটা আপনি এখানে ওয়ালটনের ল্যাপটপ না দিয়ে দিলেন ওয়ালটন মোবাইল হ্যাঁ দিয়ে দিলেন ওয়ালটন কম্পিউটার এখন প্রশ্ন হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে ওয়ালটনের কম্পিউটার আসেনি নাই এখন সে যে ধারণা নিচ্ছে এখন সে যে চাচ্ছে গুগল সার্চেস ক্যাম্পেইনের মাধ্যমে সে সেলস চাচ্ছে মানে তার ল্যাপটপ সেলস চাচ্ছে এখন আমার কাছে একটা প্রশ্ন আপনাদের আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এখন আপনারা আমাকে বলেন সে কি ওই আমি যেভাবে কাজ করে দিছি অর্থাৎ কিওয়ার্ড তার জন্য সেট করছি কিওয়ার্ড হচ্ছে মোবাইল অথবা তার জন্য কিওয়ার্ড সেট করছি আমি কম্পিউটার এখন আমার প্রশ্ন হচ্ছে তার কি ল্যাপটপ সেল হবে না ল্যাপটপ সেল হবে না তাহলে কি আমি বায়ারকে সঠিক সার্ভিস দিতে পারলাম না এখন আমি বায়ারকে সঠিক সার্ভিস দিতে পারলাম না এখন আমার কি করতে হইব যখন আমি বায়ারের কাছ থেকে কাজ বায়ার যখন আমাকে কাজ দিবে তখন আমি বায়ারের কাছ থেকে সর্বপ্রথম কি করব তার ওয়েবসাইটের লিঙ্কটা আনবো তার ওয়েবসাইটের লিঙ্কটা আনবো তাকে বলবেন আপনি আমার ওয়েবসাইট আপনার ওয়েবসাইটটার লিঙ্ক আমাকে দিন সে যদি তাকে বলবেন আপনার কোনো স্পেসিফিক কিওয়ার্ড আছে কিনা ঠিক আছে তাকে বলবেন আপনার কোনো স্পেসিফিক কিওয়ার্ড আছে কি না এখন সে যদি তাকে তার স্পেসিফিক অর্থাৎ তার ব্যক্তিগত কিওয়ার্ড তাকে তাহলে দুইটা তিনটা কিওয়ার্ড নিয়ে আসবেন নিয়ে এসে কী করবেন এখন নিয়ে আসা আপনি ওই কিওয়ার্ডগুলো দিয়া যে তার কাছ থেকে যে দুইটা তিনটা কিওয়ার্ড নিয়ে আসবেন সেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি সার্চ করবেন তবে তার আগে হচ্ছে সে তার কাছ থেকে যে ওয়েবসাইটটা নিয়ে আসবেন সেই ওয়েবসাইটের দুইকা তার প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি ধারণা নেবেন আগে সেগুলো নিয়ে গবেষণা করবেন আপনি সেই প্রোডাক্টগুলো দেখে চিন্তা করবেন হয়তো একজন বায়ারের একটা ওয়েবসাইটে একাধিক প্রোডাক্ট থাকতে পারে সে একাধিক প্রোডাক্টের সেল চাচ্ছে তাহলে আপনি কি করবেন ওই প্রোডাক্টগুলো দেখবেন প্রোডাক্টগুলো দেইকা তারপরে তারপরে আপনি কি করবেন ওই কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন যে কিওয়ার্ডগুলো আপনি ক্যাম্পেইনে দিবেন সেই ক্যাম্পেইনের জন্য আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন যেমন দেখেন আমি আপনাদের দেখাই যেমন ওয়ালটন ল্যাপটপ আমি দিয়া ওয়ালটন ল্যাপটপ দিয়ে আমি সার্চ দিলাম ওয়ালটন ল্যাপটপ দিয়ে দেখেন সার্চ দেওয়ার কারণে আমার এই যে ওয়েবসাইটটা এই যে দেখেন সর্বপ্রথম ফার্স্টে আসছে কি best laptop price in Bangladesh এখন এই যে এই যে সার্চ দিয়ে দেওয়ার পরে সার্চ দেওয়ার পরে সার্চ দেওয়ার পরে এই যে একটা ওয়েবসাইট আসছে ওয়েবসাইটটা কি এই জায়গার মধ্যে এখানের মধ্যে এই যে আছে বেস্ট ল্যাপটপ একটা কিওয়ার্ড আপনি আরেকটা কিওয়ার্ড ধরতে পারেন best laptop price in Bangladesh টোটালটা একটা একটা কিওয়ার্ড আবার বেস্ট ল্যাপটপ প্রাইস এটা ধরতে পারেন ঠিক আছে এই যে এই যে বেস্ট হচ্ছে একটা বেস কিওয়ার্ড এটা হচ্ছে একটা বেস কিওয়ার্ড এটাকে বলা হয় কি একটা বেস কিওয়ার্ড বেস কিওয়ার্ডের সাথে যুক্ত কইরা যে কিওয়ার্ডগুলো পাওয়ার ওয়ার্ড সরি বেসটা পাওয়ার ওয়ার্ড না হ্যাঁ পাওয়ার ওয়ার্ড এটা যে যেভাবেই বলে আরে যাই হোক এখন বেসটাই পাওয়ার ওয়ার্ডের মাধ্যমে বা বেস কিওয়ার্ডের মাধ্যমে কিওয়ার্ডটা অর্থাৎ আমার মূল দরকারটা হচ্ছে বেস্ট ল্যাপটপ এখন আমি বেস্টের সাথে বেস্ট এখন আমি বেস্টের সাথে কি করতে পারি ল্যাপটপ বসাইতে পারি আমি যদি ল্যাপটপ চাই তাহলে বেস্ট ল্যাপটপ লিখতে পারি আমি যদি মোবাইল চাই তাহলে আমার মোবাইল বেস্ট মোবাইল লিখতে পারি আমি যদি অন্য কিছু চাই আমি যদি কম্পিউটার চাই তাহলে বেস্ট কম্পিউটার লিখতে পারি আমি যদি টিভি চাই বেস্ট টিভি লিখতে পারি ঠিক আছে বেস্টটা হচ্ছে পাওয়ার ওয়ার্ড মানে হচ্ছে মূল ওয়ার্ড এর সাথে যুক্ত করে আমি কিওয়ার্ড তৈরি করব মনে রাখবেন একটা ওয়ার্ড দিয়ে কিওয়ার্ড হয় না একটা ওয়ার্ড দিয়ে কিওয়ার্ড হয় না কিওয়ার্ড হইতে হইলে একাধিক ওয়ার্ড লাগে ওকে এই যে আমি সার্চের মাধ্যমে এই যে আমি লিখলাম ওয়ালটন ল্যাপটপ এই যে ওয়ালটন ল্যাপটপ লিখে আমি সার্চ দিছি এইটাই হচ্ছে আমার একটা কিওয়ার্ড আমি গতদিনও বুঝাইছি আজকে আবার এই কথাটা আমি শো করতেছি আপনাদের সম্মুখে কারণ কিওয়ার্ডটা কি কিওয়ার্ডটা আপনি আমি আমাকে কি করে সেই বিষয়টা আমি ভালো করে কী করতে হইব বুঝার জন্য ঠিক আছে ওকে আসেন এখন আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। সেখানে যাই গতদিন আমি আপনাদের দেখাইছি কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে কিওয়ার্ড খুঁজে পেতে পারি বিভিন্ন টুলসের মাধ্যমে কিভাবে কিওয়ার্ড খুঁজে পেতে পারি আজকে আমরা দেখব কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে যারা এসিও e করেন যারা এসিও e করে তারাও কিওয়ার্ড প্ল্যানার ফ্রি হিসাবে যদি ফ্রিতে যদি কিওয়ার্ড খুঁজতে চায় তাহলে তারা কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমেই কিওয়ার্ড খুঁজে পেইড অনেক টুলস আছে পেইডগুলো তো অন্য জিনিস আমরা ফ্রিতে শিখতেছি এবং ফ্রি টুলসগুলোই আমরা সাধারণত ব্যবহার করি এখন কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চের জন্য কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চের জন্য সর্বপ্রথম আমার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের লাগবে ঠিক আছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টে আছি গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকবো আমি সাইন ইপে আমার আগে থেকেই ক্রিয়েট করা আছে এখন আমি সাইন ইনে ক্লিক করি একটু সময় নিবে কারণ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকতে একটু সময় লাগে আচ্ছা এখন দেখেন আমরা গুগল কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকলাম গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকে আমরা সেটিংসের নামক একটা শব্দ আছে এই জায়গার মধ্যে দেখেন আমরা সেটিংসে যাব এই জায়গার মধ্যে দেখেন উপরে উপরে এই যে একটা চামচের মতো কি একটা দেখা যাচ্ছে আমরা এই জায়গাটা হচ্ছে টুলস অ্যান্ড সেটিংস এই শব্দটার নাম হচ্ছে টুলস অ্যান্ড সেটিংস আমরা এখানে ক্লিক করব টুলস অ্যান্ড সেটিংসে আমরা ক্লিক করব দেখবেন টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে আসুক এখানে একটা অপশন আসবে দাঁড়ান একটু অপেক্ষা করেন এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না ঠিক আছে আপনি মানে খুব মনোযোগ দিয়ে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন আপনি মনে রাখবেন আপনার কিওয়ার্ড রিসার্চের উপরে বায়ারের ninety percent sales generate maintenance করে নাইনটি পারসেন্ট সেলস কিওয়ার্ড রিসার্চের উপরে মেনটেন করে অর্থাৎ আপনি কিওয়ার্ড যদি ঠিক করে দিতে পারেন তাহলে বায়ারের ওয়েবসাইটে ওয়েবসাইটে মানুষ ভিজিট করবে সেলস জেনারেটটা সম্পূর্ণ তার প্রোডাক্টের উপর নির্ভর করে এখন আপনি যদি কিওয়ার্ডগুলোই সঠিকভাবে দিতে পারেন না দেখেন আমি এখানে ক্লিক করছি আচ্ছা যাক আপনি যদি কিওয়ার্ডগুলোই সঠিকভাবে দিতে পারেন না তাহলে তো বায়ারের ওয়েবসাইটেই মানুষ ঢুকবে না হ্যাঁ মানুষ যদি ভিজিট করে অন্ততপক্ষে ওয়েবসাইট ভিজিট করে এবং ওয়েবসাইটটা যদি র্যাঙ্কে আসে তাহলে আপনি তাকে প্রুফ হিসাবে দেখাইতে পারবেন যেই দেখেন আপনার আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে আছে এখন আপনি আপনার প্রোডাক্ট সেল হয়েছে না সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের দোষ সেটা আমার দোষ না ঠিক আছে একটা জিনিস সবসময় মনে রাখবেন যখন অ্যাডস ক্যাম্পেইনের কাজ করবেন এখনও তো অ্যাডস ক্যাম্পেইন করি নাই জাস্ট অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাইছি আর কিউআর রিসার্চ দেখাচ্ছি যখন অ্যাডস ক্যাম্পেইনের কাজ করবেন তখন বায়ারকে বলবেন যে সেলসের কোনো গ্যারান্টি কখনোই বায়ারকে দিবেন না প্রত্যেকটা বায়ার প্রথমে বলবেন আপনি আমাকে কি সেলসের গ্যারান্টি দিতে পারবেন ওই সময় বায়ারকে বলবেন যে কখনোই আমি সেলসের গ্যারান্টি আপনাকে দিতে পারবো না কারণ সেলস আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে আপনার প্রোডাক্ট যদি ভালো হয় আপনার ওয়েবসাইটে যদি প্রোডাক্টের রিভিউ যদি ভালো হয় আপনি যদি প্রোডাক্টটাকে সুন্দর করে গ্রাফিক্স ডিজাইন দিয়ে যদি সুন্দর করে এটাকে যদি ডিসপ্লে করতে পারেন তাহলে সেলস হতে পারে কিন্তু আমি এটুকু নিশ্চিত করে দিতে পারি যে স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে দিতে পারি যাই হোক আমি টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করি টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে খুঁজব কিওয়ার্ড প্ল্যানার এখানে অনেক কিছু আছে দেখেন এগুলো প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা কাজ আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব না আমরা অ্যাডস ক্যাম্পেইনের কাজ যেদিন করব অর্থাৎ সার্চ অ্যাডস ক্যাম্পেইন যেদিন কাজ করব ওই দিন আমরা কিওয়ার্ড এইগুলো আলোচনা করব। এখন দেখেন কিওয়ার্ড প্ল্যানার এটা হচ্ছে এই যে দেখেন এখানে কিওয়ার্ড প্ল্যানার নামক একটা শব্দ আছে আমি মার্ক করে দেখি বাম পাশে প্ল্যানিং শব্দের নিচে প্ল্যানিং শব্দের নিচে এখানে আছে performance planner keyword planner reach planner ad preview and design এই জায়গার মধ্যে কিউআর প্ল্যানার যে শব্দটা আছে আমরা কিউআর প্ল্যানার শব্দটাতে ক্লিক করব। একটু সময় অপেক্ষা করি আমাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসতেছে আমরা এই ইন্টারফেসটার জন্য ওয়েট করি তো এর ভিতরে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি খুবই ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো কিউআর কিউআর রিসার্চের ক্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডভান্স লেভেলের ক্লাস এই গেপে এটা আসুক এই আমাদের নতুন ইন্টারফেসটা আসুক আমরা একটু ফাইবারে যাই ফাইবারে গিয়ে আমরা দেখি যে এই কিউআর রিসার্চের উপরে ফাইবারে মানুষ কি সার্ভিস সেল করে আমরা একটু দেখব ঠিক আছে আমরা যদি ফাইবারে একটু গাঁটি যে কিউআর রিসার্চের উপরে কিউআরে কি মানুষ দেখি মানুষ কি তার এখানে সার্ভিস সেল করতেছে আমরা একটু দেখলে এটা যদি খুঁজি তাহলে আমরা পেয়ে যাব আচ্ছা দেখেন আমরা কিওয়ার্ড রিসার্চ দিই কিওয়ার্ড রিসার্চ দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ টেকটা দিয়ে আমরা সার্চ হ্যাঁ, হ্যাঁ, করলাম এই জায়গার মধ্যে দেখেন ছয় হাজার চারশো পঞ্চান্ন জন মানুষ কিওয়ার্ড রিসার্চের উপরে সার্ভিস সেল করতেছে কিউ একটা জিনিস মনে রাখবেন কিওয়ার্ড রিসার্চের উপরে সার্ভিস বাংলাদেশি মানুষ খুবই কম করতেছে এবং কিওয়ার্ড রিসার্চের সার্ভিসটা মানুষ একটু বেশি টাকা দিয়ে সার্চ করে এবং আপনি যদি ফাইবারে কিওয়ার্ড রিসার্চের সার্ভিস সেল করতে হয় অবশ্যই আপনাকে পেড টুল থাকতে হবে কারণ এখানে আপনার কাছ থেকে মানুষ কিওয়ার্ড নিতে আসবে কিনিয়া নিতে আসবে সার্ভিস হিসাবে নিতে আসবে সেই অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ডগুলো নিতে নিতে হবে ঠিক আছে এই যে দেখেন এই ভদ্রলোক উনি কোন দেশের আমি জানি না সে ওয়ান কে প্লাস অলরেডি এই জায়গার মধ্যে সার্ভিস সেল করে করছে এনে দেখেন ফার্স্ট পেজের প্রচুর কাজ এনে এই মানে শুধুমাত্র আপনি যদি কিওয়ার্ড রিসার্চের উপরে ভালো একটা দক্ষতা অর্জন করতে পারেন তাহলে এই কিওয়ার্ড রিসার্চের উপরেই আপনি ফাইবারে সার্ভিস সেল করে আপনি টাকা ইনকাম করতে পারবেন বা আউট অফ মার্কেট প্লেসে সার কিউআর রিসার্চ করে আপনি কি করতে পারবেন সার্ভিস সেল করতে পারবেন যাই হোক এখন আমরা কিউআর রিসার্চের টুলসে আসি এখন দেখেন আপডেট টু কিউআর রিসার্চ প্ল্যানার এটা একটু আপডেটের জন্য বলতেছে আমরা গহটিটে দিব গহটিট দিলাম এখানে দুইটা অংশ আসছে একটা অংশ হচ্ছে কি এখানে দুইটা অংশ আসছে একটা অংশ আসছে আর ডিসকভার নিউ কিওয়ার্ড আরেকটা হচ্ছে get search volume and forecasts এটা আমাদের কোনো প্রয়োজন নাই এটা আমাদের কোনো প্রয়োজন লাগবে না ঠিক আছে এটা আমাদের স্যার ওই গেট সার্চ ভলিউম দিয়ে কি মান্থলি সার্চ ভলিউম বের করা যায় হ্যাঁ বার বাই করা যায় তবে এটা আমি কাজ করছি না কখনো এটা সম্পর্কে আমি আপনাদের ধারণা দিতে পারবো না ওকে ডিসকভার নিউ কিওয়ার্ড আমরা আমাদের সাধারণত আমরা ফ্রি কাজ করি এবং আমি এখন পর্যন্ত শুধুমাত্র গুগল সার্চের ক্যাম্পেইনের জন্য কাজ করছি এবং সেগুলো সবগুলাই কাজ করছি ডিসকভার নিউ কিওয়ার্ড এইটার মাধ্যমে এবং এটা সম্পর্কে আমার ধারণা আছে এবং এটা দিয়ে আপনাদের ধারণা দিতে পারবো ওকে আমরা এটাতে ক্লিক করব আচ্ছা। এই জায়গার মধ্যে ক্লিক করার পরে দেখেন আসছে আমাদের নতুন একটা ইন্টারফেস নতুন একটা ইন্টারফেস আসার পরে দেখেন এই জায়গার মধ্যে এখানে দিছে কি enter product or service closely related to your business ঠিক আছে ওকে আচ্ছা এখানে কি দিছে enter a site to filter unrelated keyword আচ্ছা এই জায়গাগুলোতে আমরা একটু দেখি এখানে কি বলে আরও কিছু ওয়ে আছে দেখেন স্টার্ট উইথ এ ওয়েবসাইট আচ্ছা আমরা এটা আগে বুঝি যদি কোনো ওয়েবসাইটের কাজ করি enter a website or a page to find keywords that match your আমরা যদি জাস্ট ওয়েবসাইটের জন্যই আমরা কিওয়ার্ড দিয়ে থাকি জাস্ট ওয়েবসাইট ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নেই অন্য কিছু নেই তাহলে আমরা এখান থেকে যদি এখানে একটা ওয়েবসাইটের মনে করেন এই ওয়েবসাইটটা আছে এটা কপি করলাম কপি করে আমরা এটা দিয়ে দিলাম ওকে আমরা গেট রেজাল্টের জন্য ক্লিক করি এখন গেট রেজাল্টের জন্য যদি ক্লিক করি দেখেন আমাদের জন্য একটা রেজাল্ট নিয়ে আসবে এখানে যে রেজাল্ট আসছে এই রেজাল্টটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড এটা হচ্ছে যদি আমরা শুধুমাত্র ওই ওয়ালটনের ওয়েবসাইটটাকে যদি আমরা র্যাঙ্ক করাইতে চাই তাহলে সে কোথায় কোথায় ওই যে দেখেন Play Google Google Play by book publish হ্যাঁ এগুলো আমাদের দেখাচ্ছে আসলে এখানে আমাদের এই বিষয়গুলো আমরা মূল থিঙ্কিং না আমি বুঝাচ্ছি যদি কেউ বলে যে তার ওয়েবসাইটটাকে শুধুমাত্র র্যাঙ্ক করানোর জন্য প্রয়োজন এই যে আসছে এগুলা হচ্ছে আমাদের কিওয়ার্ড এগুলাই হচ্ছে আমাদের কিওয়ার্ড এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা আসলে আমার মূল থিম না আমি একটু ব্যাকে যাই আমার মূল থিমটা হচ্ছে ওই জায়গায় বাবা ওখানে চলে আসছে আচ্ছা এখন আসছেন এই জায়গার মধ্যে আমাদের স্পেসিফিক যে কিওয়ার্ড আছে স্পেসিফিক কিওয়ার্ড আছে স্পেসিফিক কিওয়ার্ড হচ্ছে আমি কি চাচ্ছি আমি চাচ্ছি মনে করেন বেস্ট ল্যাপটপ ঠিক আছে এটা আমি চাচ্ছি এখন আমি ওয়ালটনের ওয়েবসাইট যদি দেই একটা যদি মনে করেন আমি কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে পাই ঠিক আছে enter the site of filter unrelated keyword okay তারপরে আমি দিলাম এখানে লোকেশন লোকেশন আমি কোন দেশের চাচ্ছি আমি যদি বাংলাদেশ চাই তাহলে বাংলাদেশ দিব বাংলাদেশ দেয়া আছে যদি আমি ইউএসএ চাই তাহলে ইউএসএ ইউনাইটেড স্টেট কান্ট্রি যে কান্ট্রি আছে এখানে দিয়ে দিলাম ঠিক আছে আমি যদি বাংলাদেশকে চাই না দেখেন আমাকে দেখাচ্ছে যে বাংলাদেশের মানুষ বেস্ট ল্যাপটপ বইলা এখন পর্যন্ত গুগলে সার্চ করছে তো চৌত্রিশ লক্ষ চৌত্রিশ কোটি না তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বেস্ট ল্যাপটপ এই কিউআরটা লেখা সার্চ করছে এখন পর্যন্ত তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ ইউনাইটেড স্টেট আমেরিকার মানুষ দেখেন কথ্য মানুষ একত্রিশ কোটি ত্রিশ লক্ষ মানুষ এই কিউআরটা দিয়া সার্চ করছে এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে ঠিক আছে আমি যদি মনে করেন বায়ারকে বায়ার বলবে বায়ারের কাছ থেকে কী নিয়ে আসতে হবে লোকেশন নিয়ে আসতে হবে এটা আপনারা মনে রাখবেন যখন বায়ারের কাছ থেকে কাজ নিয়ে আসবেন এডস ক্যাম্পেনের কাজ নিয়ে আসবেন তখন বায়ারকে বলবেন আপনি কোন লোকেশনে কাজ ওয়েবসাইটটা সেন্ড করতে চাচ্ছেন বা আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন তখন সে বলবে তার আপনার লোকেশনটা আপনাকে বলবে সেই লোকেশন অনুসারে আপনি কি করবেন কিওয়ার্ড এইভাবে রিসার্চ করবেন আমি যেমন মনে করেন বাংলাদেশ দিয়ে সার্চ করি আমি বাংলাদেশ দিয়ে সার্চ করলে বাংলাদেশ তো অটোমেটিকলি দেওয়া আছে আর বাংলাদেশ না দিয়ে যদি দেয় ইউনাই ইউএসএ তাহলে ইউএসএ আসবে ইউএসএ দিলাম আমি যদি বলি আরও দিতে কানাডা দিতে চাই তাহলে কানাডা দিব ঠিক আছে কানাডা দিলাম আরও যদি সে কান্ট্রি চায় সে যদি বলে না জার্মানি দেওয়া লাগবো জি আর ঠিক আছে জার্মানি দেওয়া লাগবো জার্মানি দিলাম আরও কান্ট্রি যদি চায় যে সে বলতেছে ইতালি দেয়া লাগবো তাহলে দিলাম ইতালি হুম বলবে আমরা যে কান্ট্রিগুলো বলবে প্রত্যেকটা কান্ট্রিকে এইভাবে স্পেসিফিক দিব এখন বিষয়টা হচ্ছে এখন আমরা রিসার্চের জন্য সে যেটা কান্ট্রি বলবে প্রত্যেকটা কান্ট্রি এইভাবে আপনি সার্চ করে দিবেন চেক করে দিবেন দিয়ে সেভ দিয়ে দিবেন ঠিক আছে এখন আমি এত কিছু দিব না এতটা কান্ট্রি দিব না কারণ এতটা কান্ট্রি এই জন্যই দিব না যে এত কান্ট্রি একসাথে আমাদের রিসার্চ করে আমাদের জন্য একটু জটিল হয়ে দাঁড়াইব যেহেতু আমরা এখন কাজ শেখার জন্য কাজ করতেছি তারপরে কি করব আমরা সেভ দিব সেভ দিলাম সেভ দেওয়ার পরে আমরা গেট রেজাল্টে দিব গেট রেজাল্ট দেখেন গেট রেজাল্ট গেট রেজাল্টে দিব আমাদের জন্য গেট রেজাল্ট আসব আচ্ছা এখন আমরা নিচে যাওয়ার আগে একটা জিনিস আমরা দেখব আমরা দেখি উপরের দিকে উপরের দিকে কি দেখব দেখেন আমাদের এই জায়গার মধ্যে কিছু ব্রান্ড সার্চের জন্য বলছে দেখেন কি বলছে আমাদেরকে বলছে ল্যাপটপ বলছে গেমিং ল্যাপটপ বলছে বেস্ট বাজেট ল্যাপটপ বলছে বেস্ট গেমিং ল্যাপটপ বলছে কম্পিউটার বলছে নিউ ল্যাপটপ বলছে তারপরে বেস্ট কম্পিউটার বলছে এগুলো হচ্ছে সে সাজেস্ট করছে আমাদের এইভাবে মানুষ সাধারণত ওই যে আমরা বলছি আমরা আমাদের মূল কিওয়ার্ডটা কী ছিল বেস্ট ল্যাপটপ আমাদের মূল কিওয়ার্ডটা কী ছিল বেস্ট ল্যাপটপ আমরা যে বেস্ট ল্যাপটপ দিয়ে কিওয়ার্ড দিয়ে সার্চ করি এই বেস্ট ল্যাপটপ কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তার পাশাপাশি আরও কিওয়ার্ড আমাদের দেখাচ্ছে এই জায়গার মধ্যে টপে দেখাচ্ছে যে ওই বেস্ট ল্যাপটপের পাশাপাশি মানুষ এই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়েও সার্চ করে কিভাবে সার্চ করে যে এই সার্চটা হচ্ছে ল্যাপটপ লেখা সার্চ করে গেমিং ল্যাপটপ লেখা সার্চ করে এগুলো একটু বড় করে আমাদের দেখাচ্ছে যে এইভাবে আমরা মূল কিওয়ার্ড দইরে কাজ করতে পারি ঠিক আছে এটা এখান থেকেও চাইলে আমরা নিতে পারি যাই হোক এখন দেখেন এই জায়গার মধ্যে আমরা আমরা এই ইন্টারফেসটা একটু বোঝার চেষ্টা করি এই জায়গার মধ্যে আমাদের যে শব্দগুলো দেখাচ্ছে অনেক কিছু দেখাচ্ছে এখানে আপনি আচ্ছা, এগুলো থাক দেখেন এখানে দেখাচ্ছে বেস্ট ল্যাপটপ আমরা উপরের আরেকটা সারি এই জায়গাটা আমরা ভালো করে বুঝি তাইলে আমাদের কাছে একটু বিষয়টা ক্লিয়ার আসবে এখানে হচ্ছে keyword by relevant keyword by relevance মানে হচ্ছে আমাদের এই রিলেটেড কিওয়ার্ড যে ওই যে আমি যে বেস্ট ল্যাপটপ দিয়া সার্চ দিছি আমার পাশাপাশি ওই শব্দগুলা ব্যবহার কইরা যারা আমাকে সার্চ করে ওদের সার্চ ওদের নাম বা ওই শব্দগুলা ওইগুলাই শব্দ বা ওগুলাকে কিওয়ার্ড বলে ওই কিওয়ার্ডগুলো আমাকে এই জায়গার মধ্যে তালিকা আকারে দেখাবে average monthly sale research search average monthly search হচ্ছে অর্থাৎ প্রতি মাসে এই যে বেস্ট ল্যাপটপ একটা কিওয়ার্ড আছে এই বেস্ট ল্যাপটপ লেখা প্রতি মাসে আপনার একজন কতজন মানুষ গুগলে সার্চ করে এখানে দেখাচ্ছে এই আমরা এই জায়গার মধ্যে লোকেশন দিছি কি বাংলাদেশ অ্যান্ড ইতালি আমাদের লোকেশন কিন্তু উপরে দেওয়া আছে বাংলাদেশ অ্যান্ড ইতালি দেওয়া আছে আচ্ছা এই বাংলাদেশ এবং ইতালির এই দুই দেশের মানুষ মিললে গুগলে বেস্ট ল্যাপটপ লেখা সার্চ করে এক হাজার মানুষ থেকে দশ হাজার মানুষ পর্যন্ত প্রতি মাসে সার্চ করে সর্বনিম্ন এক হাজার মানুষের সার্চ করে সর্বোচ্চ দশ হাজার মানুষের সার্চ করে আচ্ছা three month change three month change মানে হচ্ছে তিন মাসের মধ্যে কি পরিমাণ পরিবর্তন আসছে জিরো পার্সেন্ট পরিবর্তন আসছে ইয়ে ইয়ে চেঞ্জ এটা মানে আমি জানি না কম্পিটিশন কম্পিটিশন কম্পিটিশন মানে হচ্ছে আমার এই যে বেস্ট কিওয়ার্ডটা আছে এই বেস্ট কিওয়ার্ডের সাথে আমার কম্পিটিশন কীরকম আমার কম্পিটিশন হচ্ছে তিন ধরনের কম্পিটিশন একটা হচ্ছে হাই কম্পিটিশন একটা হচ্ছে ল কম্পিটিশন আর একটা হচ্ছে মিডিয়াম কম্পিটিশন আমার এই বেস্ট ল্যাপটপের সাথে অন্যান্য আরও যে কম কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডের সাথে আমার এই পারফরমেন্সটা কোন ধরনের আমার এই কিওয়ার্ডের পারফরমেন্সটা কোন ধরনের খুব বেশি মানে হাই পারফরমেন্স অর্থাৎ তার সাথে কম্পিটিশন অন্যান্য কিওয়ার্ডগুলা হাইভাবে কম্পিটিশন করতেছে না লভাবে কম্পিটিশন করতেছে না সে আমাকে বলছে না এই জায়গার মধ্যে কম্পিটিশন হচ্ছে মিডিয়াম কম্পিটিশন সে আমাকে বলছে যে আপনার এই বেস্ট ল্যাপটপ কিওয়ার্ডটা মিডিয়াম কম্পিটিশন তারপরে হচ্ছে অ্যাড ইমপ্রেশন শেয়ার এখানে ইমপ্রেশন শেয়ারটা দেখাচ্ছে না ইমপ্রেশন মানে আপনারা বুঝেন তো ইমপ্রেশন মানে হচ্ছে কতজন মানুষের চুকের সামনে গিয়ে পড়ছে ওরা কিন্তু চুপ দিয়ে দেখছে যেমন আমি আচ্ছা এখানে তো স্ক্রিনশট দিয়ে ইমপ্রেশনটা বোঝা বোঝাচ্ছি আমি একটু সময় দাঁড়ান যেখানে মানে চুপ দিয়ে দেখছে কিন্তু সে এর মধ্যে ঢুকছে না কিছু করছে না এটাইকে বলে ইমপ্রেশন যাই হোক তারপরে টপ পেজ বিজ লোরিং টপ পেজ বিজ মানে হচ্ছে আপনি যে ওই কিওয়ার্ডটার জন্য ওই কিওয়ার্ডটার জন্য একজন মানুষ যদি ক্লিক করে হ্যাঁ একজন মানুষ যদি ক্লিক করে তাহলে এই মানুষটা ক্লিক করার কারণে ডলার থেকে কার্ড থেকে একটা টাকা কিনে কাটটা নেয় ঠিক আছে ডলার থেকে কার্ড থেকে একটা টাকা কাটটা নেয় মানে ডলার কাটটা নেয় সেই ডলারটা সর্বনিম্ন নেয় zero point zero eight cent zero point zero eight cent সে কার্ড থেকে কাইটা নেয় আবার হচ্ছে top to top of page bid page high range এবং সর্বোচ্চ এটা কাইটা নেয় হচ্ছে এক দশমিক শূন্য নয় সেন্ট অর্থাৎ এক টাকা নয় সেন্ট এক ডলার নয় সেন্ট কাইটানে এখন এইটাকে সবসময় যে এক টাকা নয় সেন্ট কাইটা নিব সেরকমও কোনো কথা নয় আবার সবসময় যে শূন্য দশমিক শূন্য আট সেন্ট কাইটা নিব এরকমও কোনো কথা না কথাটা হচ্ছে এই দুটাকেই ক্যালকুলেশন কইরা এটা দে এখন ক্যালকুলেশন করে কাইটা নিব এখন কত ক্যালকুলেশন করে কাইটা নেই এটা সাধারণত গুগল দেয় না এটা আমাদের বুঝা নিতে হয় বা আমাদের একটা আইডিয়া দিয়ে দিতে হয় তবে যদি আপনি কোনো পেইড টুলস ব্যবহার করেন তাহলে অনেক সময় পেইড টুলসে এটা দিয়ে দিতে পারে ওকে স্যার এটা কি সিপিসি হ্যাঁ সিপিসি ওকে এখন আমরা এই ইমপ্রেশনটা একটু বুঝি আমরা এখানে দেখেন যদি এই হ্যাঁ এইটাই ওয়ালটন গুগলকে টাকা দিয়ে এটাকে রেঙ্ক করে রাখছে এই যে দেখেন গুগল টাকা দিয়ে এটাকে র্যাঙ্ক করে রাখছে টাকা দিয়ে গুগল র্যাঙ্ক করে রাখলে এই জায়গার মধ্যে একটা মানে এইচ এইচটিটিপি ওয়ালটন এইভাবে একটা অপশন আসবে ঠিক আছে আচ্ছা তো এটা গুগল টাকা দিয়ে এটাকে র্যাঙ্ক করে রাখছে এখন আমি যদি ওই যে ক্লিক করলাম আমি যে এই যে তার ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম না হ্যাঁ এই যে ওয়েবসাইটের মধ্যে ঢুকছি এই ওয়েবসাইটে ঢুকার কারণে এই ঢুকার কারণে ওয়ালটন কোম্পানির একটা টাকা এখান থেকে কাইটা নিচ্ছে ঠিক আছে ওয়ালটন কোম্পানির একটা টাকা এখান থেকে কাইটা লাগ নিচ্ছে কিন্তু যদি আবার যদি আমি ওইভাবেই একটু ওয়েট করেন অলরেডি তো তিরিশ মিনিট ক্লাস হয়ে গেছে এখন পর্যন্ত এই যে আমরা এই জায়গার মধ্যে তাদের ইন্টারফেসে ঢুকছি এটা দেখতেছি এই তার প্রোডাক্টের উপরে ক্লিক করব এখান থেকে তার টাকা খাটটা নেয় ঠিক আছে কিন্তু আমি এই যে ঢুকলাম এখন ঢুকে তার ওয়েবসাইটে ঢুকলাম না হ্যাঁ, ঠিক আছে তার ওয়েবসাইটে ঢুকলাম না এভাবে রেখে দিলাম এভাবে দেখলাম এগুলাকে বলা হয় ইমপ্রেশন এটা এগুলাকে বলা হয় কি ইমপ্রেশন এই ইমপ্রেশনের ক্ষেত্রে গুগল গুগল তার কাছ থেকে কোনো টাকা খাইটা নিবে না গুগল তখনই টাকা কাটবে যখন একজন মানুষ প্রয়োজনে হোক আর অপ্রয়োজনে হোক তার ওয়েবসাইটে যখন ভিজিট করবে তখনই গুগল তার কাছ থেকে টাকা কেটে নেবে আমি কি আপনাদের বিষয়টা বুঝাইতে পারতেছি আচ্ছা। আচ্ছা। কি আপনারা কি বিষয়গুলা একটু বুঝতে পারতেছেন জি স্যার বুঝতে পারছি আচ্ছা এখানে মাঝে মধ্যে কে প্রশ্ন করেন আমি দেখি নাই কি আমি বাদন ও আচ্ছা বাদন ভাই ওকে ঠিক আছে তার মানে আপনার প্রশ্ন থেকে বুঝে যাচ্ছে যে আপনি কিওয়ার্ড সম্পর্কে আগে কিছু ধারণা নিছেন ছোটখাটো আর কি অল্প একটু জানি আচ্ছা ঠিক আছে যেটুকু জানেন সেই তুলনায় কি এটা ঠিক আছে মানে এটা আপনার কাছে ভালো লাগছে জি জি আচ্ছা ওকে জি আপনার বোঝা আরো ক্লিয়ার হচ্ছে সুন্দরভাবে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ এখন আসি আমরা আরও এখানে অনেক কাজ আছে এখানে দেখেন আমাদের যে বিষয়টা এখানে দেখার বিষয়টা হচ্ছে আমরা যে এড ফিল্টার হ্যাঁ আমরা এখানে একটা শব্দ আছে এড ফিল্টার নামে একটা শব্দ আছে হ্যাঁ এড ফিল্টার এখন ক্লিক করব ফিল্টার মানে কি আমরা বুঝি কে জানেন ফিল্টার মানে আমরা কে বুঝেন অ্যাডভান্স সার্চ করা ফিল্টারিং এর মাধ্যমে ফিল্টার মানে হচ্ছে অ্যাডভান্স সার্চ করা আচ্ছা যাই হোক এইভাবেও যদি না বলে আমি আরও বাংলা ভাষায় একদম মানে একদম শিশু আনে মানে যেভাবে ক্লাস করাই বোঝায় ওইভাবে যদি বলি যে আমাদের সিরিয়াল ওয়াইজ র্যাঙ্কিং ওয়াইজ আমাদের সার্চ রেজাল্ট দেওয়াকে বলা হয় ফিল্টারিং করা ফিল্টার ফিল্টার করলে আমরা সবচেয়ে কম রেটের যেটা সেটাও আমরা খুঁজে পাইব সবচেয়ে হাই রেটেডটাও খুঁজে পাবো এভাবে এলোমেলো থাকবে না এখন যেভাবে এই যে একটা হচ্ছে এই যে বেস্ট ল্যাপটপ ওয়ানকে ওয়ানকে হচ্ছে তার সার্চ এবং হাইয়েস্ট টেন কে এটা হচ্ছে সর্বনিম্ন এক একশো সর্বোচ্চ ওয়ান কে এইটা মিডিয়াম এই যে এইটা হাই এই যে এখানে ল আছে হাই আছে এই যে এলোমেলো একটা মানে হি হজ ল যেটাকে বলা হয় এই যে একটা হজ ল অবস্থার মধ্যে আছে আমাদের এই হজ ল অবস্থার মধ্যে আমাদের টাকা লাগবে না ঠিক আছে এখন আমরা কি করব ফিল্টার করব ফিল্টার যদি করি তাহলে আমাদের সম্পূর্ণ কিছু আমাদের একদম মান্থলি চার্জ তারপরে হচ্ছে আমাদের ল রেট অর্থাৎ আমাদের টপ টু ফেসবিট ফেসবিট তারপরে হচ্ছে আমাদের কম্পিটিশন সব কিছুই আমাদের কি করবে আমাদের সিরিয়াল ওয়াইজ চলে আসবে তাহলে ফিল্টারে ক্লিক করি ফিল্টারে ক্লিক করার পরে প্রথমে লিখলাম আমাদের কিওয়ার্ড হ্যাঁ আমাদের কিওয়ার্ড আমরা দিলাম কোন ভলিউমের কিওয়ার্ড চাচ্ছি এখানে কন্টেন্ট uh, আমরা চাচ্ছি যেমন হাই অ্যাপ্লাই আচ্ছা আবার ফিল্টার দিই medium ওকে স্যার মিডিয়াম স্পেলিংটা একটু ই গেছে মিস্টেক হয়েছে তাই না আচ্ছা sorry G I U M ঠিক আছে না আচ্ছা তারপরে দিছিল আগে সেইমও দিছে দেখেন আমরা সার্চ করছি প্রথমে আমাদের মিডিয়াম আসছে তারপরে আমাদের এখান থেকে আমরা ল দিয়ে দেখি আচ্ছা এটাকে ফিল্টারিংটা কেন জানি হচ্ছে কি মিডিয়াম দিলে আবার লো চলে আসতেছে না আমরা তো শুধু এখানে ও সরি সরি সরি আমি একটু মানে অন্যভাবে করে ফেলতেছি সরি আমি কাটি আবার এটা মিস্টেক হয়ে গেছে হয়েছে এক্সক্লুড মানে হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আবার আসি দেখেন বেস্ট ল্যাপটপ বইলে আমরা সার্চ করছি এখন আমাদের এই জায়গার মধ্যে যারা আসছে ওরা কিন্তু সবাই বেস্ট ল্যাপটপ আসছে আচ্ছা তারপরে দেই কম্পিটিশন হ্যাঁ, কম্পিটিশন দেখেন আমরা হাই কম্পিটিশন নিয়ে আসতে চাই আমাদের প্রথম কিওয়ার্ডটা দিলাম বেস্ট ল্যাপটপ বেস্ট ল্যাপটপ কিওয়ার্ডের মধ্যে আমরা কম্পিটিশন নিয়ে আসতেছি এখন কম্পিটিশন হাই কম্পিটিশনের যে সমস্ত কিওয়ার্ড আছে এই যে দেখেন আমাদের সবগুলা কিওয়ার্ড এখন বেস ল্যাপটপের মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলো হাই র্যাঙ্কিংয়ে আছে ওইটাকে একটু অন্যদিকে নেই যে সমস্ত কিওয়ার্ড একটু হাই র্যাঙ্কিংয়ে সবচেয়ে হাই র্যাঙ্কিংয়ে আছে সবগুলা হাই র্যাঙ্কিং কিওয়ার্ড এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এই যে সবগুলা হাই এখানে কিন্তু লকেও নাই দেখতে পাচ্ছেন সবগুলা হাই আচ্ছা তারপরে আসি আমরা যদি নেক্সট এখান থেকে এক থেকে বাইশ পেজ পর্যন্ত আছে আমাদের হাই তারপরে আসি আমরা আরেকটু দেখি আর একটু ফিল্টার করি ফিল্টার করে দেখি আমরা এখানে ইমপ্রেশন শেয়ার আচ্ছা ইমপ্রেশন শেয়ারটা আনি আমরা কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট দিলাম 90% মাইনাস আচ্ছা ইমপ্রেশনটা বাদ দিন ইমপ্রেশন ইমপ্রেশন তো ম্যাক্সিমাম 0% ইকুয়াল হ্যাঁ জিরো আসে আচ্ছা দেখেন ল রেটিং এইটাই আসে ল রেটিং अमाउंटটা কত দিতাম যেমন সেন্ট 10 10 সেন্ট দিলে তিন আচ্ছা 10 সেন্ট থেকে দেখেন এইগুলা আরো দিতে চাই যদি দেখতে পাচ্ছেন এইভাবেই আমরা ফিল্টারিং করে নিয়ে আসতে পারি কম্পিটিশনটাতে আমরা ফিল্টারিং করে একটু অন্যভাবে ফিল্টারিং নিয়ে আসতে পারি যেমন আমরা চিন্তা করলাম মিডিয়াম যে কম্পিটিশনগুলো কম্পিটিশন মিডিয়ামগুলো নিয়ে আসবো তাহলে আমরা মিডিয়ামগুলো নিয়ে আসলাম আমরা মিডিয়ামগুলো নিয়ে আসলাম এখন আমরা কোন কম্পিটিশনের কিওয়ার্ডটা নিয়ে আসব এটা আমরা কি করে বুঝবো এখানে তো আমাদের অবশ্যই এই বিষয়গুলো চিন্তা করতে হইব যে আমাদের কোন আচ্ছা এটা হাই দেই ওয়ান আচ্ছা যে এগুলো আমাদের দরকার নাই এগুলো আমরা দেখলাম জাস্ট কিভাবে আমরা ফিল্টারিং করি এখন যে বিষয়টা আমি এখানে আমরা একটা বিষয় চিন্তা করতে হইব যে আমরা হাই রেটের কিওয়ার্ড নিব না লো রেটের কিওয়ার্ড নিব নাকি আমরা মিডিয়াম কিওয়ার্ড নিব এই জিনিসটা কি করে চিন্তা করবো এই বিষয়টা চিন্তা করার জন্য আমাদের মিডিয়াম না না এখানে বিষয়টা লোয়ার মিডিয়াম নেওয়ার আগে আমরা একটা বিষয় চিন্তা করব যে প্রোডাক্টের আমরা মার্কেটিং করতেছি মানে যে প্রোডাক্টের ওয়েবসাইটটাকে আমরা দিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইটটাকে সেই ওয়েবসাইটটাকে আমরা ভালো কইরা প্রোডাক্টগুলো সার্চ করব বিভিন্ন যে দেশের মধ্যে আমরা প্রোডাক্টগুলোকে মার্কেটিং করতে চাচ্ছি বা আমাদের র্যাঙ্কে নিয়ে আসতে চাচ্ছি সেই দেশে অন্যান্য কোম্পানির প্রোডাক্টগুলো নিয়ে আমরা কিছু সার্চ করব। আমরা দেখব এই প্রোডাক্টগুলোর রিভিউ দেখব সেলসের পরিমাণ দেখব চিন্তা করব যে আসলে আমরা কিছু ভাববো বা আমরা কিছু আরও কিছু দেখব দেখে চেষ্টা করব যে আমাদের এই প্রোডাক্টগুলো কি অরিজিনালি মানে সেলসের পরিমাণ কেমন মানুষ এই প্রোডাক্টগুলোকে কী পরিমাণ সেলস চিন্তা করতেছে এই জিনিসটা আমরা চিন্তা করব যদি দেখা যায় না এই প্রোডাক্টটাই মনে করেন বর্তমান বাংলাদেশের মধ্যে বর্তমান বাংলাদেশের লোকাল ব্র্যান্ডের মধ্যে ওয়ালটনের ল্যাপটপ হচ্ছে টপ এখন যদি আপনি হাই এখানে যদি কিওয়ার্ড সেট করতে সময় যদি আপনি হাই রেঞ্জের কিওয়ার্ডও সেট করেন তাহলে কম্পিটিশনে কাউ তাকে হারাইতে পারবে না কারণ সে তো অটোমেটিকলি টপে কথাটা বুঝতে পারছেন অটোমেটিকলি সে তো টপে তার সেলটা অটোমেটিকলি টপে এখন আপনি চাচ্ছেন এমন একজন এমন একটা প্রোডাক্টের সেল চাচ্ছেন যে প্রোডাক্টটাতে সেলসের পরিমাণ খুবই কম অর্থাৎ প্রোডাক্টের রিভিউ খুবই কম মার্কেটে চলছে কম সেই প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ করতে সময় আপনি বেশিরভাগ ক্ষেত্রে ল কিওয়ার্ড নেবেন এবং মিডিয়াম কিওয়ার্ড নেবেন এখানে হাই কিওয়ার্ড নেবেন না হাই কিওয়ার্ডগুলো আসলে আমরা অ্যাভয়েড করে চলে একটু ভালো কী জন্য অ্যাভয়েড করে একটু চলে ভালো কারণ হাই কিওয়ার্ডগুলোতে আমরা মানে আমাদের কম্পিটিশন বেশি থাকে কম্পিটিশনের সাথে কম্পিটিশন কইরা চলা আমাদের কষ্টকর কথাটা বুঝতে পারছেন সো এই জন্য এই জন্য আমরা কি করি কিওয়ার্ড রিসার্চের সময় বা কিওয়ার্ডগুলো নেয়ার সময় আমরা কিওয়ার্ডগুলো ওই লো কিওয়ার্ড এবং মিডিয়াম কিওয়ার্ডগুলোকে বেশি সাজেস্ট করি ঠিক আছে ওকে তাইলে আমরা এতটুকু পর্যন্ত এই পর্যন্ত আসলাম এবং আমরা কিউআরগুলোকে বের করলাম আচ্ছা এখানে দুইটা ওয়ে আছে একটা ওয়ে হচ্ছে আপনি তারপরে কি করবেন এই ইন্টারফেসটাকে আপনি ডাউনলোড করবেন ইন্টারফেসটাকে আপনি টোটাল একটা ইন্টারফেস আছে টোটাল একটা ইন্টারফেসটাকে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড কইরা কি করবেন এই যে ডাউনলোডে দিলাম গুগল শিটের মাধ্যমে এটা ডাউনলোড হবে কিওয়ার্ড আচ্ছা যাক এটাই হচ্ছে নাম মাই ড্রাইভে যাইব ডাউনলোড একটু সময় নিব এখন তো আমরা দেখি ড্রাইভের মধ্যে যাই গিয়ে দেখি কোথায় গিয়ে ঢুকছে এটা বাইর করি রেকর্ড হয়ে গেছে এই যে শীট আমরা শীটটা ওপেন করি এখানে দেখেন আপনি কি করবেন এই দুইটা ওয়েতে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এইভাবে আপনি টোটাল শিট নিয়ে আসতে পারেন টোটাল শিট নিয়ে আসে দেখেন টোটাল শিট নিয়ে আসলে এখানে আমরা আমাদের কি কি আছে লো হাই সবগুলোই আছে আপনি এই যে বেস্ট ল্যাপটপের কিওয়ার্ডগুলা আপনি চাচ্ছেন এই যে এখানে সব কিছু দেওয়া আছে কিওয়ার্ড এটা দেওয়া আছে এটাতে একটু কালার দিবেন সবগুলারে এই কালার দিয়ে দিবেন দি ওকে এগুলার একটু কালার করি আমরা কালার দিলাম ওকে এখন এই জায়গাতে কে আমরা কিওয়ার্ডগুলা কোন কোন কিওয়ার্ডগুলা নিব এই কিওয়ার্ডগুলারে আমরা এইভাবে কি করব একটা কালার করব। আমাদের মধ্যে সবচেয়ে প্রথম যে কিওয়ার্ডটা দিব এটার একটা কালার দিব হ্যাঁ তারপরে হচ্ছে বেস্ট ল্যাপটপ টোয়েন্টি এটা আমার একটা মনে করেন কিওয়ার্ড নিলাম হ্যাঁ, তারপরে হচ্ছে বেস্ট ল্যাপটপ আচ্ছা এটা এটার একটু বড় করে লাগবো ওকে বেস্ট ল্যাপটপ টোয়েন্টি তারপরে বেস্ট গেমিং ল্যাপটপ যদি হয় তাহলে এটা আমার একটা কিওয়ার্ড এইভাবে আমরা কিওয়ার্ডগুলো দেখব আমার যে কিওয়ার্ডগুলো আছে এখান থেকে তো সব কিওয়ার্ড নিতাম না তারপরে তার জন্য আমি একটা ড্রাইভে আবার নতুন একটা কি করব একটা ড্রাইভ ওপেন করব ড্রাইভ ওপেন করে একটা শিট ওপেন করব শিট গুগল শিট এটা শিট ওপেন করব এখানে দিব কিওয়ার্ড রিসার্চ বায়ারের নাম দিবেন কিওয়ার্ড আর এস keyword research for W W ঠিক আছে কিউআর রিসার্চ ফর ডাব্লিউডাব্লিউ মানে আমরা ডাব্লিউডাব্লিউর e জন্য কিউআর রিসার্চ করতেছি ওকে এখন আমরা কি করব কিউআর রিসার্চের জন্য প্রথমে কাজ করব কি সবার উপরে এখানে কি আছে এটা আমরা সিরিয়াল করে নিয়ে আইব এখানে প্রথমেই আছে কিউআর এটারে আমরা কপি করলাম কপি কইরা এনে এনে পেস্ট দিয়ে দিব ওকে তারপরে দুই নম্বরে কি আছে এটা ইউএসডি নাই দুই নম্বর হচ্ছে সবগুলোই কিওয়ার্ড শব্দ দিয়ে চলে যে দিয়ে দিছে এখানে আচ্ছা এখানে যদি যাই ওইদিকেই আমরা যাই তাইলে এখান থেকে আমরা পাই যাইমু দেখেন দুই নম্বরে এখানে কি আছে মান্থলি এভারেজ সার্চিং তাহলে আমরা এটা লিখমু M O N H monthly A V G S E A R C I N G monthly average searching okay তারপরে হচ্ছে আমরা মান্থলি এভারেজ সার্চিং তারপরে তিন নাম্বার কি আছে তিন নাম্বার আছে মান্থলি চেঞ্জ যেটার আমাদের প্রয়োজন নেই কম্পিটিশন কম্পিটিশন ওই কম্পিটিশন তিন নম্বর কম্পিটিশন চার নম্বরে কি আছে চার নম্বর হচ্ছে লরেঞ্জ লরেঞ্জ অথবা low CPC low range of CPC ঠিক আছে okay low range of CPC তারপরে দিলেন এখানে হাই রেঞ্জ অফ সিপিসি ঠিক আছে আমাদের এই পর্যন্তই লাগবে এর চেয়ে বেশি আর লাগবেও না আপনি এখানে কি করবেন এগুলার একটু কালারিং করে দিবেন মনে করেন এই যে কালার আপনার ইচ্ছা এটাই দিবেন স্যার কিওয়ার্ড ডিফিকাল্টি কি লাগে কিওয়ার্ড ডিফিকাল্টি আপনি যদি দিতে চান দিতে পারবেন কোনো সমস্যা নেই অনেক বাইরে আছে কিউআর ডিফিকাল্টি চায় তখন দিতে পারবে আমি কখনো কিউআর ডিফিকাল্টির কাজ করি নাই তাই এটা আমার লাগে অনেক আচ্ছা এখন দেখেন এই জায়গা থেকে এইটা তো আমরা কিউআর এই জায়গা থেকে এইখানে আমরা কি করছি এটারে ডাউনলোড করছি এখন আমরা যে কিওয়ার্ডগুলারে নিয়ে আসব ওই কিওয়ার্ডগুলারে আমরা এই জায়গাতে আর সবগুলো তো আর আমাদের পক্ষে নেওয়া সম্ভব না আমরা মনে করেন আজকের জন্য আমরা একশোটা কিওয়ার্ড নিব তাইলে আমরা একশোটা কিওয়ার্ড নিয়ে আসি ঠিক আছে একশোটা কিওয়ার্ডের জন্য প্রথম নাম্বার হচ্ছে আমার এই বেস্ট ল্যাপটপ কিওয়ার্ড এটা হচ্ছে আমার প্রথম কিওয়ার্ড আমি এটারে কপি করলাম কপি করে এখানে বসাইলাম বেস্ট ল্যাপটপ তারপরে মান্থলি এভারেজ সেলিং তারপরে হচ্ছে monthly sellings monthly average selling হচ্ছে কত পাঁচ হাজার মানে পাঁচ কে ঠিক আছে তার মান্থলি এভারেজ সেলিংস কত মান্থলি এভারেজ হচ্ছে সরি এখান থেকে না দিয়ে ওখানে দিই বেস্ট ল্যাপটপ তার মান্থলি হচ্ছে one K to ten K আপনি এখানে দিবেন ওয়ান কে থেকে টেন কে ঠিক আছে তারপরে হচ্ছে কম্পিটিশন আচ্ছা কম্পিটিশনটা কি কম্পিটিশনটা এখানে কত তা বলে কম্পিটিশনটা মিডিয়াম ঠিক আছে কম্পিটিশন মিডিয়াম এর রেঞ্জ কত ল রেঞ্জ কত তার ল রেঞ্জ হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য আট সেন্ট ঠিক আছে তার হাই রেঞ্জ কত তার হাই রেঞ্জ হচ্ছে এক দশমিক শূন্য নয় সেন্ট এক দশমিক শূন্য নয় সেন্ট শূন্য নয় চার এইভাবে তারপরে আসেন আমি দুই নম্বর কিওয়ার্ড কোনটা নিব হ্যাঁ দুই নম্বর কিওয়ার্ডের জন্য আমি কি করব বেস্ট গেমিং এটা না বেস্ট ল্যাপটপ এই কিওয়ার্ডটা আমি কপি করলাম best laptop twenty okay best laptop twenty এনে পেস দিলাম বেস্ট ল্যাপটপ টোয়েন্টির কিওয়ার্ডের আপনার ইয়ে কত সার্চ ভলিউম এবারে সার্চ ভলিউম কত হ্যাঁ বেস্ট ল্যাপটপ এটা হচ্ছে বেশি ল ঠিক আছে এটা নিলাম বেস ল্যাপটপে এটা হচ্ছে আমি নিলাম দশ থেকে একশো হ্যাঁ দশ থেকে একশো ঠিক আছে তা হচ্ছে ল এটা কত এটার এভারেজ হচ্ছে ল এটার এটার ল সিপিসি কত ল সিপিসি হচ্ছে এর সিপিসি দিয়েছে না ঠিক আছে এখন যার সিপিসি নাই তারা কি করবেন যার সিপিসি নাই তারা কি করবেন কারণ যার সিপিসি নাই তারে আপনি এখন খালি রেখে দিবেন কিন্তু যখন আপনি সবগুলা কিওয়ার্ড একসাথে কাজ করবেন তখন তার একটা এভারেজ দইরা আপনি এর একটা সিবিসি বসাইয়ে দিবেন ঠিক আছে তারপরে আসেন বেস্ট বাজেট ল্যাপটপ এই যে বেস্ট বাজেট ল্যাপটপ আর একটা কিওয়ার্ড আছে বেস্ট বাজেট ল্যাপটপ কিওয়ার্ডটা আমরা কপি করলাম এখান থেকে বেস্ট বাজেট ল্যাপটপ কিওয়ার্ডটা নিয়ে আসলাম ঠিক আছে বেস্ট বাজেট ল্যাপটপ কিওয়ার্ডের মধ্যে আমাদের এটাকে হাইট দেয় বেস্ট বাজেট ল্যাপটপের মধ্যে আমাদের সার্চ হচ্ছে একশো থেকে ওয়ান কে দিলাম একশো থেকে ওয়ান কে ওয়ান কে এটা হচ্ছে মিডিয়াম তারপরে এটার সিপিসি কত তার সিপিসিটা হচ্ছে বেস বাজেটের সিপিসিটা হচ্ছে দশ সেন্ট থেকে দশ সেন্ট সিপিসিটা ল সিপিসি হচ্ছে দশ সেন্ট দশমিক দশ আর এখানে হচ্ছে দশমিক সিক্সটি ফাইভ এইভাবে এইভাবে এই সেম ওয়েতে আমরা প্রত্যেকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে আমাদের প্রত্যেকে পঞ্চাশটা কইরা পঞ্চাশটা কইরা কিওয়ার্ড রিসার্চ করে একটা তালিকা তৈরি করবেন এখন পঞ্চাশটা করে কিওয়ার্ড আপনি কিওয়ার্ড প্ল্যানার দিয়েও করবেন সোশ্যাল মিডিয়াতে কেউ করবেন কোনো সমস্যা নাই কি পারবেন না কি জীবন ভাই পারবেন না জীবন ভাই জীবন ভাই সম্ভবত ঘুমের দেশে চলে গেছে বেনজির আপু পারবেন জীবন ভাই বাদন ভাই জি কি আপনি তো মোটামুটি জানেন দেখছি পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার পারবো পরবর্তী ক্লাস শুক্রবারে শুক্রবারের আগে সবাই হোমওয়ার্ক জমা দিবেন এবং হোমওয়ার্কটা কোথায় জমা দিবেন জানেন হোমওয়ার্কটা আপনি গ্রুপে ফেসবুক গ্রুপ আছে না আমার ফ্রিল্যান্সার জয়নাল যে একটা গ্রুপ আছে না ওই ওই গ্রুপে পোস্ট করবেন স্যার এডিএস অ্যাকাউন্ট করব অ্যাকাউন্ট করেন না এখনো আপনি তো কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হলে আবশ্যকভাবে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব ঠিক আছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব আমাদের সামনের ক্লাস হচ্ছে স্যার আমরা কি উবার সার্চ সিমলা সেগুলোর হেল্প নিতে পারব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এগুলাতে যদি করেন করতে পারেন এগুলা তেমন গুরুত্বপূর্ণ না আপনার সবচেয়ে কিওয়ার্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা সেক্টর একটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সামাজিক প্ল্যাটফর্ম আর দুই নম্বর হচ্ছে আপনার সার্চিং গুগল সার্চিং প্ল্যাটফর্ম মানে গুগল রেজাল্ট যেটা আর বলে তিন নম্বর হচ্ছে যে সার্চ রেজাল্টের যে সাজেশন গুলো থাকে সার্চ হ্যাঁ, হ্যাঁ, করলে গত ক্লাসে দেখাইছিলাম এটা সার্চ রেজাল্টের গুলো জি স্যার জি স্যার আচ্ছা। দেখেছি আচ্ছা তারপরে হচ্ছে গুগল প্ল্যানারে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে এই তিনটা সেক্টর থেকে আপনারা কিওয়ার্ডগুলো আচ্ছা, দিয়ে আসবেন তবে কিওয়ার্ডস প্ল্যানারে কি স্যার কোনো সার্চের লিমিট আছে আমার জানা মতে নাই আচ্ছা, আচ্ছা, স্যার আমার জানা মতে আমি মনে হয় সবার বিপণে হ্যাঁ আমার জানা মতে স্যার আমি মনে হয় সবার পিছনে পড়ে গেছি ভিডিও দেখে ট্রাই করেন চেষ্টা করেন আমরা এখন অ্যাডভান্স লেভেলের ক্লাস করতেছি তো জি স্যার ক্লাসগুলো তো অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ আমরা এখন বর্তমানে এই ক্লাসগুলাই হচ্ছে কিন্তু ইনকামের ক্লাস এগুলাতে আপনি যত ভালো হ্যাঁ, স্যার এইটারই বেশি কদর ফাইবারে এইটারই বেশি কদর হ্যাঁ হ্যাঁ এগুলার বেশি কদর আমরা আমাদের সামনের ক্লাসটা হচ্ছে গুগল সার্চ এডস ক্যাম্পেইনের ক্লাস ইনশাল্লাহ গুগল সার্চ এডস ক্যাম্পেইনের ক্লাস করব তখন আমরা কিভাবে কিওয়ার্ড ইউজ করতে হয় হ্যাঁ কিওয়ার্ডগুলো আমরা কতটুকু ইউ কিওয়ার্ড ব্যবহার করতে পারবো সবগুলো সম্পর্কে ইনশাআল্লাহ গেল সপ্তাহে কি আপনি ওই যে গুগল গুগল অ্যাডস অ্যাকাউন্ট করা শিখেছেন এর আগের ক্লাসে গত ক্লাস শিখাইছি আমরা ওই কিওয়ার্ড রিসার্চের আরেকটা ক্লাস করছি আজকে কিওয়ার্ড রিসার্চের দুইটা ক্লাস করলাম ঠিক হয়ে গেছে স্যার ঠিক আছে তাইলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন কি বলেন না আর কারো কোনো প্রশ্ন আছে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের জন্য ক্লাসটা শেষ করে দিতে যাচ্ছি জীবন ভাই কারো কোনো প্রশ্ন আছে আবু হৃদয় নয়ন ভাই কোনো প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে জি স্যার বলছি কারো কোনো প্রশ্ন আছে জি না স্যার তাহলে আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি ওকে জি আসসালামু আলাইকুম খুব সবাই হোমওয়ার্ক জমা দিবেন কিন্তু হোমওয়ার্ক জমা না দিলে কিন্তু আমি মাইক বলে দিচ্ছি আগে ওকে জি স্যার